হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমাদের কি খবর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের সামনে ফ্রি ফায়ার একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি একটা ভয়ঙ্কর একটা জিনিস লক্ষ্য করেছি তো সেই জিনিসটার জন্য আজ ফ্রি ফায়ারের ভিডিও আমার এই এনহেলেশনের গ্রুপেও এনহেলেশনের চ্যানেলেও ছাড়ছি তো গাইস যারা যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা ফটাফট এখানে আমাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা তো যে বিষয় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তো র্যাম্পেজের নতুন ইভেন্ট এসেছে যেখানে ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরিতে নামলে এক ভয়ঙ্কর মারাত্মক এক ধরনের যদি কে নিয়ে নামো তখনই শুধুমাত্র প্রযোজ্য হবে তো কে নিয়ে ফ্যাক্টরিতে নামলে র্যাম্পেজ ইভেন্টে এক মারাত্মক ঘটনা ঘটে সেই ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি এই ভিডিওটি আপলোড দিয়েছি তো দেরি না করে এখনই ফটাফট সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল যেন আমি যে কোনো ধরনের গেমিংয়ের ইসলামিক অথবা মুভি ছাড়ি না কেন movie movie trailer short video যে ভিডিওই ছাড়ি না কেন সাথে সাথে যেন তুমি আমার ভিডিওটি পেয়ে যাও এবং শুধু এমনই নয় বেলাইকনটা টিভিয়ে দিও সাবস্ক্রাইব করে আর যারা পুরনো আছো আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো ভাই লাইক ডিসলাইক তোমার পছন্দ অপছন্দের হিসেবে দিবে আমি বলবো না তুমি আমাকে লাইক দিয়ে দাও বাট বলবো যে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তো করেছোই আমাদের চ্যানেলটাকে এই ভিডিওটাকে অথবা আমার চ্যানেলের যে কোনো ভিডিওকে অবশ্যই অবশ্যই প্লিজ শেয়ার করে দিবে এই আশা ব্যক্ত করে আমি ভিডিওটা শুরু করেছি ওই ওই oi, oi. ও রে মাঠে নেমে গেছি ও আমি তো তখন খেলি খেলি নেই শুধুমাত্র বাটন টিপাইছি মানে কি আমি জানিও না ও ভাই ও ভাই র্যাম্পেসি প্যান্টের ইয়ে বলেছে ভাই কোনো একজন আমাকে ডায়মন্ড দিতে চাচ্ছে ভাই এটা কি হলো শেষ হয়ে গেলো আমাকে ডায়মন্ড দেওয়ার জন্য ভুলেছিলে এখন শেষ হয়ে গেল এটা কোনো কথা বা এটা হতে পারে না না না এমন হোস না আবার চলে আয় আরও একবার দিয়ে দে আরও একবার দিয়ে দে আরও একবার এরকম ফেল না আর একবার ফেল না আমাকে এই তো ডায়মন্ড দিতে চেয়েছিলি নাকি ভাই আমাকে ডায়মন্ড দিতে চেয়েছিল বাট দেয় নাই ন্যায় বিচার হয় নাই ভাই তোমরা এই ন্যায় বিচার হওয়া উচিত নাকি ভাই এটা কিন্তু একদম অন্যায় হয়েছে আচ্ছা যাই হোক তো গ্যাস অন্যায় হোক আর যাই হোক আমরা এখন মাঠে নেমে যাচ্ছি আমাদের প্যাটেল সময় এসে গেছে তো এই তো ফ্যাক্টরিকে মার্ক করে ফেললাম এখনই আমরা নেমে যাবো ল্যান্ড করব সো গাইস আমার যে ফ্যাক্টরিতে গ্লিচ হচ্ছে আমার এই ফ্রি ফায়ারে অনেক সময় পর আবার খেলছি তো সেজন্য একটু গ্লিচ হচ্ছে তো ভাই এটা কী হলো আমি ফ্যাক্টরিতে পৌঁছাতে পারলাম না আরে গাছের জন্য বেঁচে গেলাম এত দূরে থেকেই আমাদের আমাকে ল্যান্ড করিয়ে দিয়েছে রে ভাই এটা কী হলো ভাই তো যাই হোক আমি ফ্যাক্টরির দিকে যাই দেখি হয়নি ওরে ভাই এ চলে এসেছে ফ্যাক্টরি র্যাম্পেজ ইভেন্ট ফ্যাক্টরি এটা একটা মারাত্মক জিনিস এসেছে ভাই দেখো ইপিএসপির e ওপরে একটা দাগ এসেছে তো সেই দাগের মধ্যেই দেখা যাচ্ছে ফুল হচ্ছে আবার কমছে বালছে কমছে তো সেই জিনিসটা কি সেই জিনিসটা তোমরা পরে ধরতে পারবে তো এখন তোমাদের দেখাবো যে কী এই মারাত্মক জিনিসটা তো আমি দেখো দৌড়াই ইপি e চালু করি যতই এটা চালু ইপি e যত চালু করবো ততই হবে তো ফ্যাক্টরির মধ্যে এটা শুধু হবে অন্য কোথাও হবে না ফ্যাক্টরির আশেপাশের এরিয়াগুলোতে এটা হবে যোগ গাছ দেখতেই পাচ্ছ যত দৌড়াচ্ছি ইপি e মাঝি ততই আমার ওই ইপিএসপির ওপরের দাগটা বাড়তে আছে বাড়তেই আছে তো সেটা বেড়ে গেলে আমার অনেক লাভ হবে তো সেটা কি লাভ হবে সেটা তোমরা খুব দ্রুতই দেখতে পারবে তো গাইজ কিছুক্ষণ পরে আমরা চলে এসেছি ভিডিওতে তো এখনই আসবে একটা জিনিস তো এই যে এসে পেরেছে আমাদের ইপিএইচপির e দাগের ওপর ফুল করার পরে একটা অপশন সেই অপশনে ক্লিক করার পর আমার কিছু অপশন দিল বারবার বিভিন্ন ধরনের অপশন আসে তো এবার অনেকগুলো অপশন এসেছে বাট সেগুলো পরে শোনানোর সময় মেনে ভাই আমার তো এখন প্লে টাইম না বুঝতেই তো পারছো তো আমি বেছে নিচ্ছি যে এইচপি পার্কিল প্রতিবার এইচপি বাড়বে তো সেটা আমি বেছে নিলাম বেছে নেওয়ার পর সেটার ফলাফল আমরা খুব দ্রুতই দেখতে পারবো তো সেই আশায় আসি গাইস আবার কিছুক্ষণ পর হচ্ছে কাটাকাটি করে আবার চলে আসলাম ভিডিওটা কাটিয়ে আবার ছোট করে দিলাম কারণ তো অ্যানহেলেশন না আমি তো অ্যানহেলেশনের ইউটিউবার তো সেই ক্ষেত্রে সেই জন্য ফ্রি ফায়ার গেম নামক এই গেমটা আমি ছোট ছোট করে দেখাচ্ছি তো আবার এসেছে সেটা ফুল হয়ে তো আবার তিনটা অপশন এসেছে তো তিনটা অপশনের একটা অপশন বেছে নিলাম তার মধ্যে একটা হচ্ছে প্রতি প্রতিবার প্রতি সেকেন্ডে সেকেন্ডে হেডশট রেট বাজা থাকবে তো আমি সেটাই বেছে নিয়েছি তো দেখা যাক এরপরে কি হয় তো গাইস দেখতেই পাচ্ছ যে এখানে ফাইট শুরু হয়ে গিয়েছে তো আমিও ফাইটে অংশগ্রহণ করিয়া কেননা আমি তো দুইটা জিনিস ফিল হয়ে গিয়েছে তো অসুবিধা কি ব্র ডোন্ট ওয়ারি তো ফাইটে অংশগ্রহণ করে করলাম মারামারিও করছি একটা কিল কনফার্ম হয়ে গেল ব্রো মাঝখান থেকে একটা এসে বসে মানে আমি থার্ড পার্টি ছিলাম আমি থার্ড পার্টি করেছি তো মাঝখান থেকে একজনকে কিল করে ফেললাম ইয়ো গাইস এর সাথে সাথে আরও একটা আরও একটা বার অপশন চলে আসলো ইনক্রিজ করার তো তো কে অপশন চালু করা ছাড়াই প্রতি সেকেন্ডে ইপি ফুল হতে শুরু করেছে তো এই অপশনটাই আমি বেছে নিলাম তো গাইস এখন আমি আবার শুরু করব আরেকজনকে মারবো তো ইয়া মজাই আলাদা ব্রো তো শুরু করা যাক মারামারি তো ভাই আমি তো তাকে ওকে খুঁজেই পাচ্ছি না এনিমি খুঁজেই পাচ্ছি না তার উপর আবার গ্লিচ করেছে আমি তো বুঝতেই পারছি না আমি হয়তো মরেই যাবো রে ভাই ওরে এত সমস্যা হচ্ছে ভাই একটু এনিমি দেখেছিলাম আর এনিমি দেখার পর আবার এনিমি কোথায় চলে যায় ভাই এত গ্লিচ হচ্ছে ভাই আমি ভাই আমি আধা মরা হয়ে যাবো ভাই এত গ্লিচ কেন হচ্ছে তো এই যে এনিমি আবার আরে ভাই ও ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ওই জিনিসটা চলে আসার পরও আমাদের ভালাম না একটুর জন্য ভাই মাইরা ভালাইলো এটা কোনো কথা ভাই আমার জিত চেতে গেছে ভাই আমি তোর মারুম রিপোর্ট মারুম বেটা তুই ভালো না বেটা তুই এটা কামটা কি করলি ভাই আর একটু সময় দিতি ভাই এতক্ষণ সময় দিলি বেটা বলদ আরে ভাই আমি তো তুই তো বলদ না আমার এই বলদ বানিয়ে দিস তো ইয়ে আরে ভাই আবার ইমোট মারে তো গাইস এই ছিল আমার কাছে কে দিয়ে কে এর মারাত্মক র্যাম্পেজি ইভেন্টে ফ্যাক্টরি মাইস্ট্রির ভিডিও তো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তারা সবাই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে এবং অবশেষে বলতে চাই আমার আশা করি আমার ভিডিও খারাপ হয়নি ভালোই হয়েছে তো সবাই একটা লাইক দিয়ে দিও যারা দেখেছো সো গাইস বাই বাই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে হয়তো আর ফ্রি ফায়ারে না হয়তো এরপরে ফ্রি ফায়ার ছাড়তেও পারি অথবা ফ্রি ফায়ার ছাড়বো বাট অ্যানহেলেশনটাকেই কিন্তু আমি বেশি দেব তো গাইস অ্যান্ড হেলোশন যারা যারা প্রিজিস্টার করেনি এখনই প্রিজিস্টার করে ফেলো